সো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে অ্যাকচুয়ালি নাজবুলের বাইকটা নাজবুল উঠাতে পারছে না তো Najbul guys good morning good morning from Lachen so আমরা এখন লাচেন থেকে জাস্ট বেরোবো আর সবাই অপেক্ষা করছে এখানে প্রধান এখান থেকে লাচেন থেকে এখন বেরোচ্ছি অনেকটা লেট হয়ে গেল সো অ্যারাউন্ড এখন সাতটা সাত বাজে হিসাব মতো আজকেও লেট তো প্রতিবারের মতোই আজকেও লেট হয়ে গেল ठीक है চলি সো আজকেও লেট হয়ে গেছে এই হচ্ছে আমাদের লাচেন শহর আর সবাই দাঁড়িয়ে আছে আমারই জোনে just good morning ji good morning good morning সবার লেট হয়ে গেল না একদম দু ঘন্টা সো এখন বেরোচ্ছি গরুদুমারের জন্য আর অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে সো জাস্ট এখন বেরোলাম গরুদুমারের জন্য আর এটা সেই গুরুদংমারের রোড আর উপরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বরফ পরে আছে আর এই সেই রোড যেটা গরুদম মারে আর আজকে সকালে অত্যন্ত আমার লেট হয়ে গেছে সবাই রেডি হয়ে বসেছিল আমার জন্য জাস্ট আমি লেট করেছি তো প্রতিবারের ন্যায় আমার কাছেও লেট হয় আমারই লেট হয় তো সেই লেটটা আমি করে ফেলেছি তো দেখা যাক কি হয় এখন এগোচ্ছি যেহেতু আস্তে আস্তে এগিয়ে যায় salud. Venga. হ্যাঁ বরফ সম্পূর্ণ বরফে জমে আছে দেখছিস না ব্ল্যাক আইসে কিন্তু সাবধান হ্যাঁ, জমে জমে গেছে তো হ্যাঁ প্রচন্ড বরফে জমে গেছে সব তো হারিয়ে যায় তো জাস্ট দেখছো সব বাইকার্স আগে বেরিয়ে গেছে আর আমরা পিছনে অ্যাজ এ আমি লেট আর আমি সব জায়গাতেই লেট করি যার ফলে এই কেসটা হলো তো কোনো ব্যাপার না হ্যাঁ, গন্তব্যস্থলে অবশ্যই অবশ্যই পৌঁছবো আর আমাদের আজকের গুরুদংমা লেক পৌঁছানোর কথা তো গুরুদংমা লেক অবশ্যই পৌঁছবো ও ভাই ভাই জন্নত ভাই জন্নত পলাশ ও স্যার জন্নতের সামনে ভাই জাস্ট লুক ম্যান ও ভাই আমাদের সেই টপ ফ্লোরে যেতে হবে আমরা ঠিক ওইখানটায় যাব আমাদের কিন্তু সবই ওই টপ ফ্লোরে যেতে হবে বুঝলি ওই টপ ফ্লোরে যাবো আমরা হ্যাঁ হ্যাঁ আমরা এবারে অবশ্যই অবশ্যই পারবো তো আমরা অবশ্যই পারবো আমি আছি তো তো গাইস দেখো তো বন্ধুগণ দেখতে পাচ্ছ তোমরা ও just awesome man just awesome সত্যি কথা বলতে শব্দ হারিয়ে ফেলছি আমি হ্যাঁ, তো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো এখানে জাস্ট অসম আর আমাদের সব থেকে যে লেজি ছিল নাজবুল যাই হোক ও এখন সব থেকে ভালো পাহাড়ে ড্রাইভ করছে যা মনে হচ্ছে এতক্ষণ কারণ সেই গাড়ি চালাচ্ছে ও সো সকাল থেকে বেরিয়ে জাস্ট আমরা এখন শুধুমাত্র করলাম পাঁচ কিলোমিটারও হয়নি সামথিং তো আমাদের হ্যাঁ, চোখে যেগুলো ধরা পড়ছে জাস্ট অসাম সত্যি সো এই পাহাড়ে যে জলগুলো যে ছোট ছোট রাস্তা ভেদ করে যেগুলো চলে যাচ্ছে এগুলো কিন্তু খুব ভয়ানক কারণ এগুলোই বরফে জমে যায় আর রাস্তাতে ব্ল্যাক আইস যে বলে তো এগুলো বরফে যখন জমে যায় একদম ব্ল্যাক আইস হয়ে যায় যার ফলে যখন বাইক তুমি চালাবে কোনো চাকা সবসময় স্কেট করবে তো এগুলোর থেকে খুব সাবধান কোথায় বরফ জমে গেছে সেটা আমাদের দেখতে হবে লক্ষ্য রেখে আগে বেরোতে হবে আর চোখ যেখানেই যাচ্ছে সেখানেই তো জড়িয়ে যাচ্ছে শুধু সো গুরুদংবার যাওয়ার পথে এখন জাস্ট একটু দাঁড়ালাম জাস্ট এই ওয়েদারটাকে ক্যাপচার করার জন্য এই মুমেন্টটাকে ক্যাপচার করার জন্য তো এখন মোটামুটি সবাই এসেছি আর এখন নটা তিরিশের মতো বাজে এখনও সময় বাকি আছে এখান থেকে বিশ পঁচিশ কিলোমিটার মতো অর রাইড করতে হবে তারপরে সবাই মিলে পৌঁছে যাব আর আমাদের সঙ্গে রয়েছে দেবুদা দেবুদা আমাদের সঙ্গে রয়েছে আর এই আমাদের গুরু আমার গুরু না শিষ্য পিনাকি অ্যাডভেঞ্চার উইথ পিনাকি পিনাকি আমার খুব কাছের বন্ধু যাই হোক একটু ব্লগটা দেখো এবং সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও আর এই হচ্ছে আমাদের পলাশ হ্যাঁ আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি শিখবো আস্তে আস্তে আমাদের এই দাদার থেকে সো ফার্স্ট টাইম গুরুদাম্বার যাচ্ছি এক্সপিরিয়েন্স একদম অসম সো দেখতে পারছো চারদিককার ভিউ জাস্ট বলা যাবে না এই দাদা খুব ভালো ব্লগ বানায় সো তোমরা দেখতে পারো নতুন এবার আমিও শুরু করেছি তো আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই অবশ্যই সো এখন একসাথে একসাথে দুজনের একসাথে একসাথে রাইড করবো দুজনে একসাথে যাব চলো আর আমাদের আর ব্লগার আমাদের দাদা চিরুদা চিরুদার অনেকটা মন খারাপ চিরুদা সরি অনেকটা লেট করার জন্য তো এখানে সবাই মিলে দাঁড়াচ্ছি চিনোদা সেট করছে আর এখান থেকে ব্লগিং শুরু করি কারণ এই ওয়েদারটা আর হয়তো পাবো না এই ওয়েদারটা একবারই পাওয়া যায় তো যখন আসার পথে এই ওয়েদারটা হয়তো আমাদের চোখে ধরা পড়বে না কারণ এখন মোটামুটি ওয়েদার ক্লিয়ার আছে আর সম্পূর্ণ এইখানে আর আমাদের নতুন বন্ধু সাবস্ক্রাইব কর দেনা फिरंगी राइडर इनका नाम पे है एक यूट्यूब चैनल है फिरंगी राइडर प्लीज सब कोई सब्सक्राइब कर देना घंटी दबा देना ঘন্টি দবা দেনা বেল আইকন भी দবা দেনা ও তো এখানে অলমোস্ট অক্সিজেন লেভেলটা কিছুটা মনে হচ্ছে যে কম আছে তো যত কম কথা বলা যাবে তত ভালো কারণ এক তো প্রচণ্ড বরফের হাওয়া বইছে আর সত্যি কথা বলতে শ্বাসকষ্ট এখান থেকে শুরু হয়েছে আহ, মানে কমের মধ্যে আর চারি সাইডে দেখো একদম গ্লেশিয়ারই গ্লেশিয়ার তো ওই পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টা সম্পূর্ণ ভরে গেছে গ্লেশিয়ারের আর এখান থেকে আর কিছুটা দূরত্ব বাকি আছে তারপরে আমরা যাবো সেই গুরুদংমার লেক যার জন্য আগ্রহী খুবই রয়েছি অধীর অপেক্ষায় আর সব বাইকার্স মোটামুটি এখানে চলে এসেছে তো চলো বেরোনো যাক হ্যাঁ যাই হোক এখানে অনেকটা লেট হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ আমি নাজবুলকে নিয়ে নিচ্ছি না অসুবিধা নেই উঠে যাবে তো সেটাতে কোনো সমস্যা হবে না চিনোদা বেরিয়ে গেছে কি চিনোদা বেরিয়ে গেছে দেবুদা রেডি হও তো এখন জাস্ট বেরোবো সামনের দিকে এখানে জাস্ট একটু শ্যুট করলাম হ্যাঁ হ্যাঁ জাস্ট এই অপরোডিংটা মনে হচ্ছে একদম হ্যাঁ, লাদাখের ফিল এটাই তো আসল অ্যাডভেঞ্চার কারণ এই রাস্তাতে গাড়ি চালানো অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট আর এখন আমরা সামথিং পনেরো হাজার আটশো ফিট উচ্চতায় রয়েছি এখন আমরা পনেরো হাজার আটশো ফিট ক্রস করলাম জাস্ট আর এখন যাব আমরা গোরদংমার আর এই যে অফরোডিং দুর্দান্ত অফরোডিং এই অফরোডিংয়ে অনেক অনেক ডিফিকাল্ট কারণ আজকে এপ্রিলের দু তারিখ আর এক তারিখে বেরিয়েছিলাম বাড়ির থেকে চোপড়া থেকে এক তারিখে বেরিয়েছিলাম তো এক তারিখে বেরোনোর পরে আমরা রাত্রে নাইট স্টে করেছিলাম লাচেনে আর লাচেনে থাকার পরে আজকে সকালবেলা বেরিয়েছিলাম সাতটা পনেরো নাগাদ কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সবাই মিলে অ্যাডজাস্ট করতে করতে যাই হোক অনেকটা লেট হয়ে গেছিলো পার্সোনালি আমার জন্যই অনেকটা লেট হয়ে গিয়েছিলো যার জন্য সমস্যা সবারই হচ্ছিল আর এগুলো যে দেখছো এগুলো সম্পূর্ণ ভয়ানক ওয়াটার ক্রসিং হয় যখন বর্ষা দিন আসে তখন এগুলো জায়গা যা হয় মারাত্মক পরিমাণে এগুলো জায়গায় ওয়াটার ক্রসিং তো এখন মোটামুটি ওয়েদার আগের থেকে বেশ ভালোই আছে আমি যখন দু হাজার একুশে এসেছিলাম জানুয়ারি জানুয়ারি মাসে এসেছিলাম তো ছাব্বিশে জানুয়ারি গণবর্ধমার করছিলাম তখন হয়তো এগুলো ওরকমভাবে ছিল না তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যার ফলে অনেকটা সমস্যা হয়েছিল বাট এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো সমস্যায় মধ্যে পড়িনি রাস্তার মধ্যে সেরকম প্রবলেম হয়নি আর আমাদের সঙ্গে গ্রুপ মেম্বাররা সব একসাথেই রয়েছি কেউ কিছুটা দূরে আর কেউ হয়তো কিছুটা পিছনে বাস সবাই একসাথেই রয়েছি বলা চলে আর সামনে সামনে পলাশ যাচ্ছে তো এই নিয়ে চলছি আর এটা হচ্ছে সম্পূর্ণ অফ রোডিং ভাই সম্পূর্ণ অফ রোডিং এগুলো জায়গায় যদি এক্সপ্লোর না করো তাহলে হয়তো বুঝতে পারবে না এগুলো জায়গা কেমন সত্যি অসাধারণ এই দেখো খুব খুব হেভি ডিফিকাল্ট ভাই হেভি ডিফিকাল্ট বাইক কোন দিকে যাচ্ছে আমিও ঠিক কন্ট্রোল করতে পারছি না তো এটা ভালোর বিষয় হচ্ছে যে বৃষ্টি নেই কাদা নেই আর যদি বৃষ্টির মতো হতো তাহলে যা সমস্যা হতো এগুলো রাস্তায় রাইড করা প্রচণ্ড ডিফিকাল্ট হতো প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট অবস্থা আর তবুও স্নোফল হালকা পাতলা দেখা যাচ্ছে তো পাহাড়ের গায়ে স্নোফল তো অবশ্যই রয়েছে আর এই আমাদের তনু সৌভিক কারণ নাজিবুলের বাইকটা সৌভিক রাইড করছে কারণ ও ফার্স্ট টাইম এবার এসেছে তো সেইভাবে ওর এক্সপিরিয়েন্স নেই যার জন্য ওকে না দিয়ে সৌভিককে ড্রাইভ করাতে দিলাম কারণ সমস্যাটা হচ্ছে রাইডারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে রাইডার কিভাবে বাইক চালিয়ে উঠবে উপরের দিকে তো তার জন্য ভাবলাম যে এক্সপিরিয়েন্সটা ওর হয়তো নেই ও ফার্স্ট টাইম পাহাড়ে এসেছে তবুও এতটা নিয়ে এসেছে মানে অনেক বড় ব্যাপার সবাই এরকম করতে পারে না আর দশ মিনিটের রাস্তা কভার করতে হবে সো পিনাকিদা আমি আর অনেকে আছে তো এখানে কথা খুবই কম বলতে হবে কারণ এটা একটা ব্যাপার আর আমাদের মনোজ ভাই पूरे मजे में हो मनोज हाँ बेटा पूरे पूरे फॉर्म में है अभी चलो चलो are you ready guys so এইখান থেকে শুরু হচ্ছে লাদাখওয়ালা feel just have a look man তো প্রকৃতি আমাদেরকে কি দেয় এটাই তো আমার পিছনে রয়েছে আমার ভাই সৌভিক কারণ আমরা শুধুমাত্র অ্যাডজাস্ট করতে করতে আমরাই পিছনে পড়ে গেছি অনেকটা আগের বার সৌভিক এসেছিল আর এইখানে আগের বার হ্যাঁ অবশ্যই তো আগেরবার জাস্ট সৌভিক এসেছিল সৌভিক এখান থেকে গৌরজঙ্গার মোড় থেকে ঘুরে গেছে কিলোমিটারের জন্য যেতে পারে কি আফসোস শুধুমাত্র এক কিলোমিটার করতে পারেনি আর এখান থেকে শুধুমাত্র বারো কিলোমিটার গুরুদংমা লেক আর এটা হচ্ছে লেকের সেই রোড একদম টোটালি ভাই আমেজিং সত্যি আনন্দটাকে না চেপে রাখতে পারছি না কারণ এতটাই এক্সাইটেড ছিলাম আমি গুরুদংমা লেক নিয়ে তো এখানে আসার কথা মানে ফেব্রুয়ারির থেকে ছিল ফেব্রুয়ারির থেকে আসবো আসবো অ্যাজ এ প্ল্যান শুধুমাত্র ক্যান্সেল হয়ে যাচ্ছিলো ওয়েদার খারাপের জন্য তো ফাইনালি গরুদঙ্গা লেক আমরা কভার করছি গরুদঙ্গা লেক সো মজাটাই খুব আলাদা আর আমাদের পিছনে আসছে পিনাকিদা পিনাকিদা পিছনে রয়েছে জাস্ট আবার লুক ম্যান সত্যি অসাধারণ অসাধারণ যতটা কম বলবো ততটাই দেখতে পাচ্ছ গ্লেশিয়ারটা গলতিছে দেখছিস দেখ হালকা হালকা গ্লেশিয়ারটা গলছে সো হালকা হালকা গ্লেশিয়ার গলছে তো আমাদের যেতে হবে ওইটা তাই না সবিক কোনটা আর ওটা ওটা কোন পয়েন্ট ও ওটা China border army base camp না আর আমরা যদি তাড়াহুড়ো না করতাম হয়তো আগে চলে আসতাম তো এটা কোনো ম্যাটার করে না কারণ একটা বিষয় হচ্ছে রাইডটাকে এনজয় করাটা সব থেকে বরত্ব গুরুত্বপূর্ণ তুমি কিভাবে খুশি থাকবে সেটা তোমার সম্পূর্ণ ম্যাটার করে সো এদের সঙ্গে আমাদের কালকে দেখা হয়েছিল না সৌভিক কালকে দেখা হয়েছিল তো আজকে এরা তো গুরুদুমার কমপ্লিট করে এখন বেরোচ্ছে আহ আর আমরা সেই গুরুদুমারের রহস্য আজকে রহস্য ভেদ করবো গুরুদুমারে হ্যাঁ সেটা আজ অব্দি কেউ ভেদ করতে পারেনি তো আমরা কি করে করব লেট হয়ে গেছে তবুও কোনো ব্যাপার নয় কারণ রাইডটাকে এনজয় করা সম্পূর্ণ দরকার আর যখনই গ্রুপ রাইড করবে এটার মধ্যে কারো হবে কারো হবে না সেটা নিয়ে একটি মানে থাকবেই তো গ্রুপ রাইডের মধ্যে একটা সবাই মিলে যখন গন্তব্যস্থলে পৌঁছতে পারবো সেই মজাটা আলাদা আর এখন আমরা উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছি যার জন্য বাইকের পারফরমেন্স অনেকটা ডাউন হবে সো আমার কোনো সমস্যা হবে না আই থিঙ্ক ডমিনার এর আগেও আমি নিয়ে এসেছিলাম তো লেক পর্যন্ত গিয়েছে এবারও লেক পর্যন্ত নিয়ে যাব এটা গুরুদুংমা লেক আসার পথে তুলবো আসার পথে আসার ওই পাশ দিয়ে চলো ওই পাশ দিয়ে এটা দিয়ে যাব তো ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আর্মিটা যেদিক দিয়ে গেল ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে যাবো না আজমল কোথায় গেছে হ্যাঁ এদিক দিয়ে চলো বেরোনো যাক নাকি হ্যাঁ, বেরোনো যাক এখন বেরোনো যাক আসার পথে আসার আনেকা টাইম পে ইধার আনেকা টাইম চলো ওদিক দিয়ে বেরো ওদিক দিয়ে যাবো যেদিক দিয়ে বেরো দিয়ে আমরা লেকের দিকে এখন উঠছি so lake lake lake lake ভাই হ্যাঁ চিতাবাঘ চিতাবাঘ উঠবে না মানে এই এই রোডটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট না তা তো পারবা নাই ভাগ্য এটা আমাদের তাহলে গ্যারেন্টি সালা পিছলা খেতাম পাড়া হুম প্রচুর প্রচুর কঠিন নাজবুল যদি চলে যায় ওখানে আমার হ্যাঁ। মনটা কত খুশি হবে জানো নাজবুল ওই যে হ্যাঁ, হ্যাঁ, সো নাজবুলের বাইকটা নিয়ে তুমি আসো নাকি সৌভিক সৌভিক ও সৌভিক ও সৌভিক এদিকায় এদিকায় নাজবুলের বাইকটা আমি উঠাচ্ছি তুই এখানে দাঁড়া নাজবুল রুক আমি এখানে গাড়িটাকে হ্যান্ডেল করে রাখলাম গাড়িটা ওখানে দাঁড়া আমি উঠাই দিচ্ছি ওটা সো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে অ্যাকচুয়ালি নাজবুলের বাইকটা নাজবুল উঠাতে পারছে না তো নাজবুল তুমি দাও আমাকে আমি উঠাচ্ছি চলো উপরের দিকে যাও উপরের দিকে যাও ऐसे करके उठेगा भाई चलेगा क्यों नहीं লেকে গাড়ি উঠবে না এটা কোনো কথা হলো so finally finally finally Gurudongmar lake অনেক অপেক্ষার ফলে গুরুদুমা লেকে এসে পৌঁছেছি তো রাস্তায় অনেক বাধা হয়েছে যার ফলে গলার আওয়াজও সেইভাবে বেরোচ্ছে না আর জাস্ট এ লুক এটা হচ্ছে গুরুদুমা লেকের ওয়েদার আর গুরুদুম্মা লেকের বেস্ট ওয়েদার হচ্ছে এই লেকটা যখন জল থাকে সম্পূর্ণ কালারফুল জল হয় আর এই লেকটা এখন টোটালি ফ্রোজেন হয়ে আছে টোটালি জল জমে একদম তো জল প্রচণ্ড একদম বরফে জমে গেছে আর ইয়ে ইয়ে, বহরমপুর থেকে আমি আর এদিকে জন্য বেশি সমস্যা আমাদের ভাই তো ভাইকে অবশ্যই নিয়ে এসছে গুরুদংমার কারণ বলেছিলাম নিয়ে আসবো তো নিয়ে এসেছি এই দেখো सात समंदर पार्क में तेरे गुरु तो लेक में आ गया मैं तेरे তো এটা ছিল ক্রিয়েটিভ কিছু আর সবিক কেসেন বউ ঠিক আছে ঠিক বা তো সৌভিক আমি সবাই এসেছি বাট এখন একটাই সমস্যা হচ্ছে আমাদের ফটোশ্যুট বাকি আছে সো এই হচ্ছে গুরুদমা লেক আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর তারপরে দেখা যাক কি হচ্ছে সৌভিক আর আমি এখন নিচে যাচ্ছি লেকের একদম নিচে কারণ এটা যেতেই হবে এত দূর কষ্ট করে এসেছি আর লেকের নিচে যাব না সেটা কি করে হয় আর আর কিছুক্ষণ পর হয়তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিবে আর এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তো এখন যাচ্ছি লেকের দর্শন করতে অক্সিজেন লেভেলটা আজকে মোটামুটি অনেকটাই কম কম রয়েছে অক্সিজেন লেভেল বাট তবুও <laughs> আহ সবিক সবিক এটা কিন্তু মহানন্দা না তিস্তা নদীর উৎসরে এটুকুতে নামতেই অবস্থা খারাপ আর সো এটুকু নামতে যতটুকু অসুবিধা দেখা যাচ্ছে আর এই সাইডে দেখছো গ্লেশিয়ার প্রচণ্ড পরিমাণে গ্লেশিয়ার আর এখানে সত্যি কথা বলতে অক্সিজেন লেভেল কম তো সেই হিসাবে কথাটা একটু কম বলতে হবে কারণ কথা বেশি বললে অক্সিজেন লেভেল নিচে চলে যাচ্ছে যার জন্য অনেকটা সমস্যা হচ্ছে জাস্ট নিচে নামার একটা দরকার ছিল নিচে নামার দরকার আর অনেকেই উপরে আছে তো তারা এখনও আসেনি তারা ভাবছে যে ও নিচে আর যাব না উপর থেকেই চলে যাব আর নিচের লেকে আমি এসেছি তো চলো লেকটাকে কিছুটা এক্সপ্লোর করি তারপরে দেখা হচ্ছে এখন গুরুদুংমার থেকে এখানে বেরোচ্ছি আর এখন ঘড়ি কাটা বাজে বারোটা কুড়ি আর আমরা গুরুদুংমার লেকে আর এখন হাওয়ার স্পিড মানে প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি এখন হাওয়ার স্পিড আরও বেশি হবে একটা দেড়টার দিকে হাওয়ার স্পিড অনেকটা বেশি হয়ে যাবে আর এক দেড় ঘন্টায় পৌঁছাবো আমরা কতক্ষণ থাকলাম এখানে এখানে মিনিমাম আমরা দেড় ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল হ্যাঁ। আমি কিন্তু বিনা অক্সিজেন আছে কিন্তু আমি অক্সিজেন নেই নি জন্য বলছি না এটা সবাই পারবে অক্সিজেন দরকারও আছে সবার অক্সিজেন কিন্তু এটা ইউনিট পাওয়াটা দরকার আছে তো যাই হোক সবারই মোটামুটি এখানে অক্সিজেন লাগবে না যদি অক্সিজেন শুধুমাত্র যদি তোমাদের স্ট্যামিনা কেমন জানি না যদি স্ট্যামিনা ভালো থাকে তো অক্সিজেন ছাড়াও তোমরা আসতে পারো আর এখন প্রচণ্ড বরফের হাওয়া দিচ্ছে যার জন্য অনেকটা অসুবিধার ব্যাপার হতে পারে তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোই একদম রাস্তায় দেখা হচ্ছে আর ব্লক এন্ড রাস্তাতেই করব। চল গুরুদুমার থেকে চলে এসেছিলাম পাঁচটার দিকে আর তারপরে এসে একটু হোটেলে রেস্ট করলাম যার জন্য অনেকটা টাইম লেট হয়ে গেছে আর ব্লগটা এন্ডও করতে পারিনি তো সম্পূর্ণ গুরুদুমারের যে ভিডিওটি অবশ্যই দেখবে আর দেখলে তোমাদেরও ভালো লাগবে আর পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে কেমন ছিল সেটাও শেয়ার করেছি তো সবাই ভিডিওটিকে লাস্ট তাক দেখো আর ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক বন্ধুদের সঙ্গে করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর ততক্ষণের জন্য আবার নেক্সট ব্লগ আসবে তো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে